দুশ্মন্ত রাজা যদি হতাম আমি শকুন্তলাকে চিনে নিতাম আমি শান্তি থাকুক না থাকুক তার আঙুলে যেতাম না কখনো যে তাকে ভুলে আংটি থাকুক না থাকুক তার আঙুলে যেতাম না কখনো যে তাকে ভুলে দুশ্মন্ত রাজা থাকুক না থাকুক তার মূলে যেতাম না কখনো যে তাকে ভুলে সবে যে শোনা হয় ছুঁই যখনই দূর থেকে যত দূরে যাই না চলে সোনার শকুন্তলা বুকে পেতাম আমি আঁচলে সোনার শকুন্তলা বুকে পেতাম আমি দুষ্মন্ত রাজা যদি হতাম আমি শকুন্তলাকে চিনে নিতাম আমি আংটি থাকুক না থাকুক তার আঙুলে যেতাম না কখনো সে তাকে ভুলে আংটি থাকুক না থাকুক তার আঙুলে যেতাম না কখনো যে তাকে সাথে থাকতো প্রিয় মনটা জুড়ে ছন্দে তালেতে আর গানের সুরে নয়নে দেখা নয় নাই বাহত প্রেমের অহংকারে তাকে ছুতাম আমি ও সাথে প্রেমের অহংকারে তাকে ছুতাম আমি দুষ্মন্ত রাজা যদি হতাম আমি শকুন্তলাকে চিনে নিতাম আমি আংটি থাকুক না থাকুক তার আঙুলে যেতাম না কখনো যে তাকে আংটি থাকুক না থাকুক তার আঙুলে যেতাম না কখনো যে তাকে ভুলে